ওকে আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ওয়ান পেজ এসি শিখব ওয়াইএসটিসিও প্লাগ ইন দ্বারা তো আমরা গত পর্বে আমরা কিছু জিনিস আমরা শিখছিলাম মোটামুটি কি কি বা কি কি বিষয়ের উপর এসিও করতে হয় সেগুলো আমি দেখাইছিলাম মনে হয় অনেকজনই ক্লাসে ছিল না গত পর্বের ক্লাসে তো আমি একটু আবার ওই ফাইলটা বের করি আপনাদেরকে একটু ডিটেলসে বোঝানোর জন্য আর প্লাগিনের ইনের ইটা আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় অনেকগুলো প্লাগ আছে মানে সফটওয়্যার আছে প্লাগ আছে থিম আছে এ টু জেড এখানে অনেকগুলো আছে দুই তিনশোর মতো হবে মেবি তো ইয়া আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম এখানে টুলস আছে অনেক এগুলো সবাইকে দিয়ে দেন গ্রুপে হাসিপুর হ্যাঁ আমি ওই যে লিঙ্কটা দিয়ে দিছি ফাইলের ফাইলের এখানে যতগুলো টুলস আছে এগুলো আমাদের প্রত্যেকটা টুলসই কাজে লাগবে এগুলো দিয়ে দাও গ্রুপে তো আমি আপাতত এটা আমি স্কিপ করে যাই তো আমরা আমরা এসিওর ছিলাম অন পেজ এসিওর ভিতরে কি কি করতে হয় সেটার এখানে যাই ওকে এখানে আমরা বলছিলাম কিওয়ার্ড রিসার্চ করতে হবে তারপরে কিওয়ার্ড অ্যানালাইসিস করতে হবে title meta title meta description দিতে হবে এইচ টু এইচ ওয়ান এটা আজ দেখবো আমরা ইন্টারনাল লিঙ্ক এবং আউটবর্ন লিঙ্ক এই দুইটা জিনিসটা আমরা বলি নাই এটা আমরা লাইভ ক্লাসে দেখব ইন্টারনাল আর আউট আউটবর্ন লিঙ্ক ঠিক আছে এটা আউটগোয়িং হয়ে গেছে আউটবর্ন হবে ইন্টারনাল হচ্ছে মানে আপনার রুমের ভিতরে আপনি একটা দরজা তৈরি করলেন ওই দরজা দিয়ে চাইলে কি আরেকটা রুমে যেতে পারবে কিন্তু একদম কিন্তু ঘর থেকে বেরিয়ে যেতে পারবে না যদি আমি ওইরকমভাবে সেট করি আর এটা হচ্ছে আউটবন মানে একটা দরজা তৈরি করবেন এক বাসা থেকে আরেক বাসায় চলে যেতে পারবেন তো এটা আমি ডাইরেক্ট বুঝাবো যে আপনার একটা ওয়েবসাইটে আপনি একটা লিঙ্ক দিবেন সেই লিঙ্কের ভিতরে সেই লিঙ্কের ভিতরে যখন ক্লিক করবে যে মোর মোর লেখা থাকবে মোর আমি একটু দেখাই ইয়া করে শিট পিডিএফ আকারে দেখাই ওকে যাই হোক আমরা ওয়েবসাইটের ভিতরে দেখবো সমস্যা নাই তো ধরেন আপনার একটা ওয়েবসাইটের ভিতরে আমরা একটা লিঙ্ক দিব ওই লিঙ্কটা ক্লিক করে লেখা থাকবে লিঙ্কের মধ্যে মোর অথবা আরও পড়তে ক্লিক করো তো যখন মানুষ মোরে ক্লিক করবে তখন আমাদের যে আরেকটা পেজে নিয়ে যাবে আমাদের ওয়েবসাইটের ভিতরেই থাকবে কিন্তু সমস্ত ডিটেলস পড়ার জন্য আরেকটা পেজে নিয়ে যাবে ওইটার বলা হয় ইন্টারনাল লিঙ্ক আর আউট আউটবর্ন লিঙ্ক বলতে বোঝায় হচ্ছে ওয়েবসাইটের বাইরে চলে যাবে অন্য একটা ওয়েবসাইটের লিঙ্কে চলে যাবে ঠিক আছে তো এরকম তো আমরা যেটা করব প্রথমে আমাদের এই এসিও করতে হবে এগুলো আমাদেরকে জানতে হবে এগুলো তারপরে পারমানেন্ট লিঙ্ক থাকতে হবে ইমেজ পল ট্যাক্স কন্টেন্টের ভিতরে এসিও e করতে হবে এগুলো হইলে আমরা এসিওগুলো e আমরা এই প্লাগ ইনের মাধ্যমে ওয়েস্ট প্লাগ ইনের মাধ্যমে কাজটা করে ফেলতে পারবো যদি আমরা এটা সফটওয়্যার দিয়ে করতে চাই এই কাজগুলো তাহলে আপনাকে ভালো কোডিং সম্পর্কে আইডিয়া থাকতে হবে তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে ওয়েব ডেভেলপার হতে হবে তারপরে এই কাজগুলো করতে হবে যদি আপনি ওয়েব ডেভেলপার না হতে পারেন তাহলে আপনি সহজেই কোডিংগুলো বুঝবেন না কোডিং না বোঝার কারণে আপনি যদি একটা কোডে আপনি একটা জায়গায় গেলেন অটপ্রেজের হোক যে কোনো একটা ওয়েবসাইটে হোক যাওয়ার পরে যদি কোডিং যদি আপনি এডিট করতে যান তাহলে কিন্তু একটা কোডিং এডিক এদিক সেদিক হলে কিন্তু আপনার ওয়েবসাইটটা ফুল একটা ওয়েবসাইট কিন্তু ইরো চলে আসবে বা সমস্যা দেখাবে আপনি কিন্তু কাজ করতে পারবেন না এটাই সহজ করার জন্য আমাদের একটা সফটওয়্যার মানে একটা প্লাগ তৈরি করে ফেলছে আমরা শর্টকাটে এই কাজগুলো করে ফেলতে পারবো এটার বলো ওয়েস্ট এসিও প্লাগ তো আপনার বায়ারের যে কোনো একটা ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারে ধরেন আমার ক্লায়েন্টে একটা লিঙ্ক দিছে এটা হচ্ছে আমার ক্লায়েন্টের একটা লিঙ্ক আমি এক্সাম্পল দিতেছি ধরেন আপনার ক্লায়েন্টে যখন একটা লিঙ্ক দিবে সরাসরি লিঙ্ক দিবে পাসওয়ার্ড দিবে ইউজার নেম দিবে তো আপনার কাজ থাকবে এইটুকু যে আপনাকে কী কী দিবে পাসওয়ার্ড দিবে ইউজার নেম দিবে আর একটা লিঙ্ক দিবে আপনাকে আর কিছু দিবে না বললে তুমি আমার যেখানে যতগুলো পোস্ট আছে এগুলো এসিও করো এগুলো বলে বলে দিবে ঠিক আছে তো আমরা যেটা করব যখনই ওয়েবসাইট দিবে তখন দেখেন স্ল্যাশের পরে লিখবেন হচ্ছে WP WP underscore admin ও সরি অ্যাডমিন এটা লেগে আমরা সার্চ করব মানে ইন্টারে চাপ দিব আর কি আমাদের ওয়েবসাইটে লাস্টে এই কথাটা লেখে আমরা ইন্টারে চাপ দিব তাহলে আমরা ওয়েবসাইটে যদি ওয়ার্ড পেজটা দিয়ে তৈরি করা থাকে তাহলে আমরা তাদের ওয়েবসাইটের ভিতরে আমাদের লগ করার অপশন চলে আসবে যখন বায়ারে আমাদেরকে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দেবে তখন আমরা উপরে ইউজার নেম পাসওয়ার্ডটা নিচে পাসওয়ার্ডটা দিয়ে আমরা কি লগ ইন করবো তো এখানে আমরা যেটা করি এখন আমার পাসওয়ার্ডটা আমি বের করি এক সেকেন্ড একটু সময় লাগবে আমি একটা জায়গায় পাসওয়ার্ড রাখছিলাম এটা ওকে পেয়ে গেছি মনে হয় ওকে পেয়ে গেছি ওকে আমার প্রথমে প্রথমে ইউজার নেম হচ্ছে Gazaria freelancing freelancing Gazaria okay Gazaria F এটা হচ্ছে আমার ইউজার নেম এটা হচ্ছে আমার ইউজার নেম এটা হচ্ছে উনিশ ওকে এটাই আমি আবার কপি করি কপি করে নিচে দিয়ে দেই ওকে এটা বড় হাতের করে দেই বড় হাতের জে দিয়ে দেই আর এখানে এফটাও কেটে দেই ওকে মোটামুটি এটা হচ্ছে আমার পাসওয়ার্ড ওকে এটা আমার পাসওয়ার্ড এবার আমি লগ লগিংয়ে ক্লিক করি ওকে পাসওয়ার্ড ভুল বলছে গজারিয়া ওকে আমি আবার ইয়া করে দেই গজারিয়া ওকে এখানে ওকে এবার ঠিক হবে সমস্যা নাই আরেকবার মনে হয় ভুল লেখছিলাম ওকে এবার দেখি ইনশাল্লাহ হয়ে যাবে তো এবার আমরা অলরেডি আমাদের ওয়ার্ড পেজের ড্যাশবোর্ডে চলে যাবো এটা হচ্ছে আমাদের ওয়ার্ড পেজের ড্যাশবোর্ড এখানে যদি আমাদের ওয়েবসাইট যদি প্রপারলি একটা ওয়েবসাইট তৈরি করা থাকে সেক্ষেত্রে আপনাদের এখানে অনেক ধরনের অনেক ধরনের ইয়া থাকতে পারে অনেক ধরনের প্লাগ এখানে দেখতে পাবেন ভয় পাওয়ার কোনো কিছু নাই ঠিক আছে এখানে একটা প্লাগ অলরেডি ইনস্টল করা আছে এটা আমি আগে ডিলেট করে দিই আমি আপনারা যখন ফার্স্ট টাইমে এখানে আসবেন ফার্স্ট টাইমে এখানে আসার পরে কোনো জায়গায় হাত দিবেন না জাস্ট চলে যাবেন হচ্ছে প্লাগ ইনে প্লাগ ইন অ্যাপেরিয়েন্সের পরেই দেখবেন প্লাগ ইন নামের একটা জায়গা পাবেন বা অপশন পাবেন এখানে চলে যাবেন ঠিক আছে আমি আমার এখানে ওয়েস্ট প্লাগ ইনটা ইনস্টল করা আছে আমি এটা ডিলেট করে দেই ডিলেট ওকে ডিলেট দেখি ডিলেট হবে না ওকে ডিঅ্যাক্টিভ করতে হবে আগে ডিঅ্যাক্টিভ করে দিয়ে তারপর ডিলেট করে দিই তো এবার দেখেন আপনাদের মতো এখন আমি নতুন এটা হচ্ছে ওয়ার্ড পেজের ড্যাশবোর্ড একদম সিম্পল এখন আমাদের এই ওয়েবসাইটটা এটা আমাদের ওয়েবসাইট বানানো হয় নাই ফুলভাবে জাস্ট সিম্পলভাবে একটা ট্যাম্পলেট ইনস্টল করে রাখা হয়েছে যাতে আপনাদের কাজটা বোঝানো যায় এটা কিছু পোস্ট আছে কিছু ইয়ে আছে এটা রেডিমেড ট্যাম্পলেট আর কি তো এখান থেকে আপনারা যেটা করবেন আপনাদের প্রথমে ড্যাশবোর্ডে থাকতে পারে বিভিন্ন জায়গায় থাকতে পারে তো আপনারা সরাসরি দেখেন এখানে লেখা থাকবে প্লাগ ইন প্লাগ ইনের উপরে ক্লিক করবেন সিম্পলভাবে ক্লিক করার পরে উপরে দেখেন অ্যাড এ নিউ লেখা আছে অ্যাড নিউ এখানে আপনারা ক্লিক করবেন অ্যাড এ নিউর এখানে ক্লিক করার পরে আপনারা লিখবেন Yoast SEO plugin Yoast Yoast লিখলে হয়ে যাবে আইসে মানে এসে পড়বে ওকে দেখেন ফার্স্টেই আপনারা এই প্লাগ ইনটা পেয়ে যাবেন ফার্স্টে একদম ফার্স্টেই এটা পেয়ে যাবেন যদি আপনি ধরেন এসিও e লেখেন ধরেন আপনার এটা লিখতে প্রবলেম হচ্ছে অথবা এসিও e লেখেন এসিও e লিখলে ওটা প্রথমে চলে আসবে দেখেন এটা এ একটা ভালো একটা সফটওয়্যার মানে প্লাগ ইন আমি খেলছি শুধু সফটওয়্যার বলে ফেলি ওকে প্লাগ ইন এই যে এটা হচ্ছে ওকে এটাতে আমাদের ওয়েবসাইটের ক্যাশ ডাটা ডিলেট করা হয় মানে স্পিড যদি কম থাকে এটাতে স্পিড বাড়ানো হয় ওকে এটা না ধরেন এই একটা আছে আরও অনেকগুলো প্লাগ ইন আছে এসিওর e যেগুলোতে এসিও e করা হয় খুবই ভালোভাবে তো দেখি এখানে কি কি আছে তো ওকে অতগুলো দেখার দরকার নেই আমরা জাস্ট এই একটা আছে এসিও প্লাগইন আর অনেক প্লাগইন আছে যেগুলোতে আপনি এসিওর e কাজগুলো করতে পারবেন এসিও প্লাগইন e এই একটা এই যে একটা আছে এই একটা আছে এটাও খুবই ভালো all in one SEO best plugin যখন আপনি এসিওর e কাজ করবেন তখন যে কোনো একটা প্লাগইন আপনার ইনস্টল করবেন কারণ যদি অনেকগুলো করেন সেক্ষেত্রে সাইটটা এলোমেলো হয়ে যাবে আপনি একটাতে করবেন আবার ওইটাতে করবেন দেখা যাবে যে সাইটটা পুরো অন্যরকম হয়ে যাবে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন না ভালোভাবে র্যাঙ্কেও করতে পারবেন না তো যে কোনো একটা সফটওয়্যার নিয়ে কাজ করতে পারেন কিন্তু সব থেকে বেশি এখানে যদি আমরা রিভিউ দেখি এখানে প্রায় সাতাশ হাজার পাঁচশো আটটা রিভিউ আছে এবং পাঁচ মিলিয়ন মানুষ এটা ইনস্টল করছে আর এখানে যদি এটাও সেকেন্ডে আসে এটাও খুবই ভালো খুবই জনপ্রিয় একটা এসিও প্লাগ ইন এটাও ফ্রি ফ্রি তো বলতে কোনো কিছু নাই ফ্রিতেও কাজ করতে পারবেন বেসিকভাবে আর যদি আপনার প্রিমিয়াম ইউজ করতে যান তাহলে আপনাকে এই এই দুইটার এক দুইটাই ইউজ করতে পারবেন প্রিমিয়ামে দুইটাই আছে আবার ফ্রিও আছে তো এখানে দেখেন ইনস্টল আছে তিন মিলিয়ন দুইশো দুই হাজার পাঁচশো আঠারোটা রিভিউ আছে এটার থেকে এখানে মানুষ কিন্তু রিভিউ বেশি দিছে তখন আমাদেরকে বুঝতে হবে যদি আমরা কখনও ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি তাহলে আমাদেরকে রিভিউর উপর নির্ভর করে আমাদের প্লাগ ইনগুলো ইউজ করতে হবে এগুলো হচ্ছে প্রতিটা আলাদা আলাদা ডিফেন্ট ডিফেন্ট বিভিন্ন প্লাগ ইনের কাজ থাকে ঠিক আছে আমাদের দরকার যেহেতু এসিওর কাজ আমরা যে ডাইরেক্টলি ইনস্টল করবো এখানে দেখেন ইনস্টল নাও লেখা আছে ওকে ইনস্টল করব ইনস্টল করে ফেলি কিছুটা সময় লাগবে যদি এটা ইনস্টল করে আমি বেসিক কাজটা দেখাই তারপরে আমরা প্রিমিয়ামটা আমাদের দিয়ে দিছি আপনাদেরকে টুলসগুলো ওই প্রিমিয়ামটা ইনস্টল করতে পারবো আশা করি সমস্যা নাই তো এখান থেকে এগুলো বলতেছে ওকে সেট স্কিপ করে যাই নিচে দেখেন স্কিপ লেখা আছে স্কিপ করে যাই সবগুলো ওকে এখানে অনেকগুলো ফিউচার আছে যদি এটা যদি না আসে তাহলে আপনারা চেক দিবেন টুলস বারের এখানে এসে এখানে চেক দিবেন এখানে যদি না পান নিচের দিকে আসবেন দেখবেন না কোনো কোনো কোনো না কোনো জায়গায় এসিও প্লাগ ইনটা ওয়েস্ট এসিও প্লাগ ইনটা ইয়া করা আছে এই ড্যাশবোর্ডটা আপনারা পাবেন এখানে আসলে অথবা যদি এখানে না পান উপরে দেখেন ড্যাশবোর্ড দেওয়া আছে ঠিক আছে পোস্ট ড্যাশবোর্ড এই যে উপরে দেখেন ওয়াই দিয়ে একটা চিহ্ন আছে ঠিক আছে নোটিফিকেশন আসছে হ্যান ত্যান এগুলো তো এখানে যদি আমরা দেখি এখানে কিছু জিনিস দেওয়া আছে স্টার্ট এসিও ডাটা অপটিমাইজেশন হ্যান ত্যান এগুলো যেরকম আছে এরকমই থাক ফিউচারটা আমরা দেখি ফিউচারে এগুলো দেখেন অন করা আছে যেগুলো অন করা আছে থাকবে সমস্যা নাই এটা আমাদেরকে বলতেছে এটা অন করতে গেলে এটা মনে হয় ভালো একটা ইয়া আর কি তো এটা যদি আমরা অন করতে যাই আমাদের কি আনলক করতে হবে তার মানে প্রিমিয়াম এটা ইউজ করতে হবে তাহলে আমরা এটা আনলক করতে পারবো এখানে প্রিমিয়ামটা আনলক করার জন্য লিঙ্ক সাজেশন এটা যদি আমরা ইউজ করি এটা যদি অন রাখি তাহলে আমাদের প্রিমিয়াম ইউ করতে হবে যেরকম বাইডেফল যেরকম আছে অন করা আছে সেগুলো আমরা সম্পূর্ণ অন অবস্থায় রেখে দিয়ে যদি কোনো কিছু চেঞ্জ করেন যে এটা অফ রাখবো বা এটা অফ রাখবো তাহলে এখানে অফ দিয়ে এখানে সেভ অ্যান্ড চেঞ্জ করে ফেলবেন তো ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনে কিছু নাই প্রিমিয়াম আপডেট বলতেছে ওয়েব মাস্টার টুলসেও কিছু নাই ওকে এগুলো ভেরিফাই করতে হবে আমরা এরপরের ক্লাসে এটা দেখব গুগলের সাথে এটা কিভাবে কানেক্ট করতে হয় তো এখানে আরও কিছু আছে এগুলো আমাদের আর লাগবে না আপাতত এখানে এরকমই থাকবে যদি না থাকে এটা নেক্সট নেক্সট করে করে এগুলো সেট করে নেবেন তো আমরা যখন এসিও করব সেটা কিভাবে করব। তো আমরা দেখেন যদি আমাদের এখানে দুইভাবে এসিও করা হয় একটা হচ্ছে পেজ পেজ জিনিসটা কি ধরেন এই যে এখানে দেখেন লেখা আছে মেনু বার এটা হচ্ছে মেনু বার এর ভিতরে থাকবে হচ্ছে পেজ মনে করেন ফোল্ডার মোবাইল মনে করেন একটা মোবাইল মোবাইলের ভিতরে আপনি বিভিন্ন জিনিস রাখার জন্য বিভিন্ন ধরনের ফোল্ডার তৈরি করেন সে ফোল্ডারগুলো মনে করতে হবে আপনার পেজ ঠিক আছে ওই পেজ আর পোস্ট জিনিসটা হচ্ছে ধরেন ফেসবুকে যে আমরা পোস্ট করি ওয়েবসাইটের ভিতরে এখানে ব্লক লেখা থাকে ব্লক ওই ব্লকের ভিতরে মূলত আমাদেরকে পোস্টগুলো করতে হয় পোস্ট এখানে মূলত দুইটা জিনিসই আমাদেরকে এসিও করতে হয় পোস্ট অ্যান্ড হচ্ছে পেজ যেমন এখানে যদি আমরা দেখি এখানে পেস অ্যান্ড হচ্ছে পেস এটা হচ্ছে পেস আর এটা হচ্ছে পোস্ট দুইটা আলাদা পোস্ট হচ্ছে বিভিন্ন টপিকের উপর আপনাকে পোস্ট করতে হবে আর পেজ হচ্ছে ওই ওই কোন পেজের ভিতরে যাবে ঠিক আছে এগুলো আসলে ডিটেলসে বলা যাবে না এখন কারণ হচ্ছে আমার আপনাদের ওয়ার্ড প্রেজের ক্লাস আছে সমস্যা নাই যদি যদি কম বুঝেন সেক্ষেত্রে আমরা ওয়ার্ড প্রেজের ক্লাসগুলো দেখে নিতে পারেন অথবা আপনারা ডিজিটাল মার্কেটিং কমপ্লিট করার পরে ফ্রিতে আপনার ওয়ার্ডপ্রেসগুলো ওয়ার্ডপ্রেস মানে ওয়েব ডেভেলপারের সমস্ত কাজগুলো আমরা ফ্রিতে শিখিয়ে দিই সমস্যা নাই এটা না কোনো টেনশনের কিছু নাই তো ধরেন আপনি আপাতত আমি যতটুকু বলতেছি এতটুকু বুঝলেই এনাফ যেহেতু আপনারা নতুন এটা ফার্স্ট টাইম আমার মনে হয় ইউজ করতেছেন তো এখানে পোস্ট হচ্ছে আপনার প্রতিদিন পোস্ট করতে হয় পেজগুলো স্থায়ী থাকে ধরেন একটা ফোল্ডারের ভিতরে আপনি কন্টেন্ট রাখলেন আমার কথা আশা করি বুঝতে পারছেন ধরেন এগুলো হচ্ছে একটা ফোল্ডার আমি যখন সার্ভিসের উপর ক্লিক করব সার্ভিসের উপর ক্লিক করব এই যে এখানে ধরেন যদি আমি কোনো কিছু পোস্ট করে রাখি এগুলো হচ্ছে পোস্ট এগুলো হচ্ছে পোস্ট এগুলো হচ্ছে পোস্ট মনে করেন ছবি ফটো এগুলো হচ্ছে পোস্ট এরকম মনে করেন আপনার একটা মোবাইল ফোন আছে মোবাইল ফোনের ভিতরে ফোল্ডার বানিয়েছেন ফোল্ডার মানে হচ্ছে পেজ আর ফোল্ডারের ভিতরে যে কন্টেন্টগুলো রাখবেন সেটা হচ্ছে পোস্ট একদম সিম্পল এই দুইটা জিনিস হলে এই দুইটা জিনিসই সবসময় এসিও e করতে হয় চলুন তাহলে আমরা প্রথমে আমরা পোস্টটা এসিও e করি ধরেন আপনি যে কোনো একটা পোস্ট এসিও e করতে আসবেন তো আমরা পোস্টের উপর ক্লিক করব ধরেন আমার এখানে কোনো প্রকার পোস্ট নাই কোনো পোস্টই নাই তো আপনার বায়ারে যখন ওয়েবসাইটগুলো তৈরি করবে তখন তার ওয়েবসাইটের ভিতরে পোস্টগুলো থাকবে তখন আপনি একটা একটা করে এডিট করে করে আপনাকে পোস্টগুলো করতে হবে তাহলে আমরা কি করব কিভাবে পোস্ট করব দেখেন অ্যাড এ নিউ এখানে আছে অ্যাড এ নিউ তার আগে আমি একটা ছবি ডাউনলোড করে ফেলি তা না থাক তো আমরা প্রথমে কি করব অ্যাড নিউর এখানে ক্লিক করব তো অ্যাড নিউর এখানে ক্লিক করার পর ওকে এরকম আসতেছে আমরা একটু দেখি ওকে বলতেছে ওকে আমরা এগুলো জানি সমস্যা নাই তো আমরা এখান থেকে নেক্সট করব নেক্সট করব next next next get start তো এখানে বলতেছে টাইটেল দিতে টাইটেল আমাদের কি একটা পোস্টের ভিতরে কি একটা টাইটেল থাকে দেখেন এটারও বলা হয় টাইটেল অথবা যদি আমরা ইয়েতে চলে যাই প্রথম আলোতে চলে যাই প্রথম আলো এটা হচ্ছে মূলত নিউজ পোর্টাল সাইট আর এখানে খালি পোস্টই হয় আর কোনো কিছু হয় না ঠিক আছে এখানে শুধু পোস্ট হয় ধরেন একটা পোস্টের যখন আমরা উপরে দেখতে পাইতেছি এটা হচ্ছে একটা পোস্টের টাইটেল এটা হচ্ছে ডেসক্রিপশন আর এটা ধরেন এখানে ইমেজ নাই যদি আমরা এর ভিতরে ক্লিক করি ফিচারের এখানে ধরেন মোস্তাফিজুরকে রংপুরে সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করলেন জি এ কাদের হ্যান ওকে যাই হোক এটা ধরেন একটা টাইটেল আর নিচে হচ্ছে ওকে আর এটা হচ্ছে একটা ইমেজ এখানে এটা একটা ডেসক্রিপশন ওকে ডেসক্রিপশন ওকে এইটাই হচ্ছে আমাদের কাজ তো আমরা কি করব প্রথমে আমরা একটা টাইটেল দিব টাইটেলটা আমি ধরেন একটা টাইটেল আমি রাইকা দিছি ডিজিটাল মার্কেটিং কি অথবা ডিজিটাল মার্কেটিং করে আয় করা আয় করুন দুই হাজার বাইশ বাইশ দেওয়ার দরকার নেই ওকে এটা থাক আপাতত ধরেন এটা হচ্ছে আমার একটা টাইটেল তো আমি এই টাইটেলটা আমি আমার ইয়েতে এখানে দিয়ে দিব দিয়ে দিলাম টাইটেল এবার আসি নিচের দিকে ডেসক্রিপশন আসার কথা কিন্তু আসে নাই সমস্যা নেই এখানে দেখেন প্লাস আইকন আছে প্লাস আইকন থেকে আমরা আমাদের প্যারাগ্রাফ এখানে প্যারাগ্রাফটা নিয়ে নিব ওকে প্যারাগ্রাফটা নিয়ে নিলাম ওখানে আমাদের কি একটা ডেসক্রিপশন দিতে হবে ডেসক্রিপশনটাও আমি লিখে রাখছি ধরেন এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন এটা হচ্ছে আমাদের একটা ডেসক্রিপশন তো এই ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম খুব ভালোভাবে দেখেন উপরে এটা কিন্তু অনেক ওকে দেখেন সহজবাজার ডিজিটাল মার্কেটিং যোগাযোগ ওকে দেখেন একদম সুন্দরভাবে একটা ডিজাইন হয়েছে এখন একটা কি ইমেজ দিতে বলতেছে ওকে আমি এটা ইমেজ আমি নিচেও দিতে পারি এই প্রথম আলোর মতো উপরেও দিতে পারি সেটা আমার উপর নির্ভর করে তো আমি তাহলে একটা ডিজিটাল মার্কেটিংয়ের একটা ইমেজ নিয়ে আসি ধরেন হট ইজ ডিজিটাল মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিংয়ের একটা ইমেজ নিয়ে আসি কপি করে আমি গুগলে সার্চ করে নিয়ে আসি আপনাদের বোঝানোর জন্য এটা ধরেন বাংলাদেশে অনেক ওকে আমি ইয়া ইমেজে চলে যাই ভালো কোনো ইমেজ পাই কিনা ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ধরেন ভালো ইমেজ ভালো ইমেজ ডিজিটাল মার্কেটিং এর ভালো ইমেজ কই ওকে ধরেন এটাই আমি কপি করে মেরে দিই আর কি তো এই ছবিটা আমি নিয়ে নিলাম ডাউনলোড করে ও সরি এই ইমেজ ইউজ করলে আবার কপিরাইট খাইতে পারি আমার ইউটিউবে যদি ভিডিও যায় এটা কপিরাইট খাইতে পারি এটা কপিরাইট ইমেজ ওকে আমি একটা কাজ করি আমি শর্টকাট পদ্ধতি না করে আমি পিকজে বয়ে চলে যাই পিকজে পিকজে বয় এত ঝামেলা করার দরকার নাই কপিরাইটের নিয়ম খালি উল্টাপাল্টা হয় আমি এখান থেকে ফ্রিতে ডাউনলোড করি দেখি ওকে বাংলা আসবে না এটা স্বাভাবিক ডিজিটাল মার্কেটিং ধরেন এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর দেখি ভালো একটা পিকচার এটাও আমাদের সাথে তাই ডিজিটাল মার্কেটিং এসিও সব কিছুই আছে ওকে এই কার্টুনটা ভালো আছে অ্যানিমেশন টাইপের আমরা এটা এখান থেকে ডাউনলোড করে ফেলি ডাউনলোড সর্বনিম্নটাই দিয়ে দিলাম ডাউনলোড করে ফেলি ওকে এবার আমরা যেটা করব এটা ডাউনলোড করে ফেলছি এটা করে ফেলছি আমরা শর্টকাট আমরা চাইলে ফটোশপ দিয়েও আমাদের এই ইমেজটা এসিও করতে পারি চাইলে নর্মাল যে এসিও আছে সেটাও করতে পারি এখান থেকে তো আমরা আমাদের টাইটেলটা আমাদের ট্যাগগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং ওকে তো আমি ট্যাগগুলো দিয়ে দিই আমার ট্যাগগুলো এটা তো বাংলায় করতেছি ডিজিটাল মার্কেটিং ওকে ইংলিশটা আমি কপি করি এখান থেকে ওকে ডিজিটাল মার্কেটিং কি এটার উপর আমি এসিও করতে যাচ্ছি ধরেন আমার ইমেজে আমি বয়টা কেটে দিলাম এখানে আমি চলে গেলাম আমাদের ইয়াতে ওয়েবসাইটের ভিতরে ইমেজগুলো এসিয়ে করতে হয় এখানে আপনি অনেকগুলো কিওয়ার্ড ইউজ করবেন অনেকগুলো যতগুলো কিওয়ার্ড আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে দিতে চাইতেছেন বা রিসার্চ করে রাখছেন ইমেজের ভিতরে ওই কিওয়ার্ডগুলো দিয়ে রাখবেন অথবা আপনার যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা আপনারা দিয়ে দেবেন আমি শর্টকাটে মেরে দিলাম ডিজিটাল মার্কেটিংকে আমার উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল মার্কেটিংকে এটা জান যারা জানতে আসবে তাদেরকে আমি আমার পোস্টটা দেখাবো তো এটা আমার হয়ে গেছে সিম্পলভাবে করে ফেলছি আমি বুঝছি আমার সাবস্ক্রিপশন কিনতে হবে তোকে যাই হোক আমি এখান থেকে আমার একটা ইয়া নেই ফাইল নেই নিচের দিকে আসি এখান থেকে নিচের দিকে আসি দেখেন এখানে প্লাস আইকন আছে প্লাস আইকন এখানে আমি আবার ক্লিক করে এখান থেকে ইমেজ নিব ইমেজ ইমেজ নিয়ে এখান থেকে আপলোড করব আপলোড ইমেজ তো এখান থেকে যে আমাদের ইমেজটা থাকবে সেই ইমেজটা আমি এখান থেকে দিয়ে দিলাম দেখেন এটা চাইলে আমি ছোট বড় করতে পারবো দেখেন এখন কিন্তু এরকম দেখাচ্ছে আমাদের যদি কোনো সময় ওয়েবসাইটটা গুগলের ইয়েতে যায় তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা এরকম দেখাবে এই যে এরকমভাবে দেখা যাবে আর কি তো যাই হোক আমি ইমেজটা এখানে ভালো করে মেডেলে করে দিই এখান থেকে দেখি আমি মেডেলে করে দিই position position alignment with full উইজেট ওকে এটা আমি ফুল করে দিলাম এটা নিচেই থাক নিচেই ভালো লাগতেছে আপনি চাইলে এখানে কিন্তু অ্যাড ক্যাপশন দিতে পারবেন যেমন আমরা প্রথম আলোতে যদি আমরা ছবিতে যাই এখানে ক্যাপশন ছবি কেরা তুলছে এগুলোর নাম থাকে ঠিক আছে বিভিন্ন জায়গায় দেখতে পারবেন আপনারা ক্যাপশনকে আমরা চাইলে এই ক্যাপশনগুলো এখানে ইউজ করতে পারি তো আমাদের আমাদের তো এটা দরকার নেই আমরা জাস্ট পোস্টটা করছি সেটা এটা আমি ছোটো করে দিই অনেকটুকু জায়গা নিতেছে ছোটো করে দেই আর এক সেকেন্ড আমি একটু পজিশনটা মেডেলে ওকে না না লাগবে না control Z okay alignment centre okay alignment centre করে দিলাম এটা মাঝখানে চলে আসলো এখন দেখতে ভালো লাগতেছে এখন আমাদের কিন্তু এটা সম্পূর্ণ হয়ে গেছে একদম এটা চাইলে আমরা একটু কালো করে দিতে পারি একটু দেখতে ভালো লাগে যেন এটাও করা যাবে সমস্যা নাই এত সময় নিব না আমরা আমরা দেখেন এবার যেটা করব এখানে দেখেন আমাদের উপরে যদি যাই অথবা নিচের দিকে আসি ওকে ড্রপ ডাউন আমাদের ওকে আগে একটা কাজ করি এটা আমি পাবলিশ করে দিই ঠিক আছে পাবলিশ করে দিই তো পাবলিশ করি এবার আমি ওএসটিসি প্লাগইনটা আসতেছে না ওকে আমি একটা ব্যাক করে আবার প্রথম দিকে আসি এটা আমি পোস্ট করেই দিছি সমস্যা নাই ওকে এবার আমি ইডিটে চলে যাই এখানে কিন্তু লাল চলে আসছে এটা কিন্তু আমাদের এসিও করিনি আমরা এখনো ওকে এবার দেখেন চলে আসছে এটা আমার এখানে ড্রপ ডাউন করা ছিল এবার দেখেন এটা কিন্তু ইমোজিটা খুবই সুন্দর রিডিবিলিটি খুবই ভালো আছে কারণ হচ্ছে এটা আমাদের এসি সম্মত হয়েছে কিন্তু মেন এসি কিন্তু হয় না এটা কিন্তু লাল চলে আসছে তো ফোকাস কিওয়ার্ড এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড আপনার যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো এখানে দিতে হবে ওকে আমি ধরেন আমার ফার্স্ট কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং কি ওকে ডিজিটাল মার্কেটিং এটা তারপরে একটুটা সেন্স হয়েছে ঠিক আছে আরেকটা ইউজ করি আমি ডিজিটাল মার্কেটিং ফুলটা আমি যেটা ওইখানে দিছি আর কি ডিজিটাল মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিং করে আয় করুন এখানে দেখেন আমি দুইবার একই কিওয়ার্ডগুলো ইউজ করতেছি তো এখানে আমি এইটাই সম্পূর্ণ দিয়ে দিলাম আরেকটু বড় করতে বলতেছে ওকে এটা রাগ দেখাইতেছে দেখি এটা কেটে দেই ওকে রিলেটেড কিওয়ার্ড এখানে অনেকগুলো রিলেটেড কিওয়ার্ড দেওয়া যাবে তো আপাতত এটাই থাক তো আমরা নিচের দিকে আসি এখানে বলতেছে এখানে দেখেন আমাদের এসিও যখন করব তখন এটা আমরা কিছু জিনিস দেখতে পারবো এখানে স্লোপ এটা হচ্ছে ইউআরএল ইউআরএল এটা হচ্ছে ইউআরএল পারমানেন্ট ইউআরএল তার আগে আমরা একটু টাইটেলটা নিয়ে নিই এখান থেকে টাইটেল সাইট টাইটেল ওকে এখান থেকে ডিজিটাল মার্কেটিংটা কপি করি দেখেন ডিজিটাল মার্কেটিং করে আই করুন একটু আসতেছে না কেন আবার সমস্যা কি ওকে টাইটেল ডিজিটাল মার্কেটিং করে আয় করুন ওকে এবার দেখেন এখানে আমি যখন টাইটেলটা লিখবো এখানে দেখেন একটা টাইটেল কিন্তু থাকার কথা ঠিক আছে টাইটেলটা কিন্তু এখন আমি ডিলিট করে দিলাম এখান থেকে ওইখানে সমস্যা করতেছিল তো এই টাইটেলটা লাস্টে আমি ইয়া করে দিব আমাদের ইনস্টিটিউটের নাম দিয়ে দিব হতে পারে আপনার ভাইয়েরা যদি বলে যে আমার সাথে একটু কিছু অ্যাড করে দিও এটা কিন্তু গুগলে যাবে ঠিক আছে এটা কিন্তু যতক্ষণ না এই গ্রিন কালারটা আসবে ততক্ষণ আমরা এটা ইয়া করব এসিও করব ডিজিটাল মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিং করে আই করুন এখানে একটা ইয়া দিতে পারি ওকে এবার এখানে আমরা আরেকটা কিছু ইউজ করতে পারি যেমন ফ্রিলান্সার রাজু ফ্রিলান্সার আমি এসি করি আমার মতো ঠিক আছে ফ্রিলান্সার ওকে লাল চলে আসছে ওকে এটা নাই দিলাম ওকে এটাই পারফেক্ট থাক ডিজিটাল মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিং করে আয় করুন দুই এটা আমি ভালো করে এসে করি ওকে এটা পারফেক্ট এবার শ্লোক শ্লোকটা হচ্ছে আমাদের ইউআরএল বা পারমানেন্ট ইউআরএল যখন আমরা কোনো ওয়েবসাইটে কোনো জায়গায় যাব এখানে দেখেন একটা লিঙ্ক তৈরি হয় এটাকে বলা হয় পারমা লিঙ্ক ঠিক আছে এইটা লিঙ্কটা আমাদেরকে এসিও ফ্রেন্ডলি হতে হবে তো এটা যদি আমি লিঙ্কটা যদি বাংলায় দেই সেই ক্ষেত্রে খুব একটা ভালো লাগবে না ওকে দেখেন এখানে কীরকম লাগতেছে ক্লকটা তো আমি এখানে ইয়া করে দিই ডিজিটাল মার্কেটিং শুধু আমি দিয়ে দিব হচ্ছে ডিজিটাল মার্কেটিং শুধু যদি আমি বাংলা এসিও করতেছি তার মানে আপনাদের বোঝানোর জন্য হয়তো এটা ক্লায়েন্টের জন্য হলে আপনি তখন এসিও দিবেন এসিও লিখবেন এসিও সহকারে ইয়া করে দিবেন দেখেন এখানে আমি এটা মাঝখানে ইয়া দিয়ে দিলাম এবার দেখেন এটাও কিন্তু হয়ে গেছে দেখেন এখানে হয়ে যাবে তো এখানে আসার পর এবার হচ্ছে ম্যাটা ম্যাটা কি মেটা ডেসক্রিপশন স্লগ কিন্তু পারমার লিঙ্ক কিন্তু হয়ে গেছে এবার স্লগ দেওয়া শেষ ওকে তো এটা দেওয়া শেষ এবার আসি হচ্ছে ম্যাটার ডেসক্রিপশন ম্যাটার ডেসক্রিপশনটা হচ্ছে এই যে এখানে দেখেন ইংলিশে লেখা আছে এটাতে বলা হয় ম্যাটার ডেসক্রিপশন এটা আপনাকে এসিও ফ্রেন্ডলি হতে হবে ধরেন আমি এখানে দিয়ে দিই হচ্ছে ধরেন প্রথমে কি দিতে হবে যদি আপনার কোনো কোনো কিওয়ার্ড থাকে সেই কিওয়ার্ডটা আমাদের প্রথম কিওয়ার্ড হচ্ছে ধরেন ডিজিটাল মার্কেটিং তো আমি এটা দিয়ে দিলাম দিয়ে ডিজিটাল মার্কেটিং অথবা যে কোনো একটা কিছু দিয়েই ওকে ডিজিটাল মার্কেটিং দিয়ে আমি এই সহজ ভাষায় ডিজিটাল মার্কেটিং যোগাযোগ মধ্যে সকল প্রকার ওকে এটা না ডিজিটাল মার্কেটিং কথাগঠিত আপনার প্রচারণা চালানোর সহজ কথায় ডিজিটাল মার্কেটিং হলো যোগাযোগের মাধ্যম সকল প্রকার আধুনিক আধুনিক প্রযুক্তি বিশেষ ইন্টারনেট সুবিধা ব্যবহার করে পণ্য প্রচার করা চালানো ওকে তো এটা আমি এখান থেকে ধরেন এটাই আমার হচ্ছে ডেসক্রিপশন তো এটা আমি দিয়ে দিলাম এখানে কিন্তু আমি দেখতে পারতাছি দেখেন এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা কীরকম হইতেছে বা অনেকগুলো থাকলে কিন্তু এটা কিন্তু মোটামুটি ইমোজিটা কিন্তু একটু ভালো হয়েছে ঠিক আছে যদি আরেকটু আমি যদি দেখি আরেকটু চেঞ্জ করলে কীরকম লাগে ওকে এটা আমি আপাতত দেখি ওকে ব্যাপার না কন্ট্রোল জেটে সাপ দিই আমাদের ইমোজিটা শুধু লাল করা যাবে না ঠিক আছে এটা যদি গ্রিন হয় সেক্ষেত্রে আপনাদের জন্য আরও ভালো হইলো ঠিক আছে ওকে এটা চলবে মোটামুটি ভালোই আছে এখানে দেখেন উপজিট উপরের দিকে যাই দেখেন একটা ইমোজিটা কিন্তু খুব একটা সুইটলি এখন মুডে চলে আসছে ঠিক আছে তো এটা দেওয়ার পরে এবার আসি হচ্ছে বলতাছে এখানে কি কি প্রবলেম সেগুলো আমাদের বলতাছে যেমন আউটবর্ন লিঙ্ক দিয়ে নেই আমরা ইন্টারনাল লিঙ্ক দিয়ে নাই ম্যাটার ডেসক্রিপশনের কিওয়ার্ড ভালো করে সেট আপ করে নেই সেরকম কিছু একটা ওকে এগুলো লাগবে না যেগুলো লালগুলো আছে এগুলো আমরা ইয়া করে দিই সলভ করি ওকে তো এখানে আমরা চলে আসব আবার আমরা এখানে কি আউটবর্ন লিঙ্ক চাচ্ছে ওকে আমি ডেসক্রিপশনের ভিতরে আউটবর্ন আর হচ্ছে কি কি দেখলাম ইন্টার্ন ইন্টারনাল লিঙ্ক নাকি ওকে এক সেকেন্ড একটা দেখলাম হচ্ছে আউটবর্ন লিঙ্ক আর হচ্ছে ইন্টারনাল লিঙ্ক ওকে এই দুইটা অ্যাড করতে হবে তাহলে আমাদের এসিওর ইমোজিটা আর একটু হাসি দিবে মনে হচ্ছে তো এখানে আমি একটা কাজ করি এখানে দিয়ে হচ্ছে আমাদের ইনস্টিটিউটের নাম দিয়ে দিই ওকে এই ডেসক্রিপশনের ভিতরেই বা সাথেই অ্যাড করে দিতে পারি যে লাস্টে দিয়ে দিতে পারি ধরেন আমি একটা কাজ করি এখানে ধরেন মোর লিখে দিই মোর মোর বা আরও পড়তে আরও পড়তে ওকে আরও পড়তে রিড মোর ওকে আরও পড়তে আমি বাংলা টাইপ করতে পারি না ওকে এখানে আমি এটা ইয়া করে দিই রিড মোড না দিয়ে আমি এটা দিয়ে দিলাম হচ্ছে ধরেন আরও পড়তে এখানে ক্লিক করুন বা এখানে লিঙ্ক সেট করে দিব ধরেন আরও পড়তে অথবা ক্লিক হেয়ার ওকে ইংলিশই করে দিই ওকে থাক এটাই থাক তো ধরেন এটা এটা দিয়ে দিলাম এটা হচ্ছে আরও পড়তে ইন্টারনাল লিঙ্ক তৈরি করব ধরেন আমার এই ওয়েবসাইটের নাম কি আছে ধরেন আমি ইয়া দিয়ে দিই ধরেন এই পেজে চলে আসবে ওকে এই পেজে চলে আসবে সার্ভিস পেজে চলে আসবে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক এটা হচ্ছে বিতর্কার আমাদের কিন্তু আমরা কিন্তু এটাই আমাদের ইউআরএল দেখেন উপরে এটা গজারিয়া ফিনান্সিং আইটি এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের ইয়া ওয়েবসাইট তৈরি করতে হবে তার একটা ওয়েবসাইটের লিঙ্ক মনে করেন ধরেন এটা হচ্ছে আমার এই ওয়েবসাইটের ভিতরে মানে ইন্টারনাল ওয়েবসাইটের ভিতরে আমি আরেকটা পেজে নিয়ে যাব সেটার বলা হয় ইন্টারনাল ওকে তো আমি এখান থেকে যেটা করব এখানে ধরেন এটা আমি এখান থেকে সিলেক্ট করব দেখেন আমি মাউসের মাউস দিয়ে সিলেক্ট করলাম সিলেক্ট করে দেখেন একটা লিঙ্ক তৈরি করি এখানে ক্রিয়েট লিঙ্ক এখান থেকে আমাদের লিঙ্কটা দিয়ে দিব ঠিক আছে এখান থেকে দিয়ে দিলাম দেখেন আমাদের লিঙ্কটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ওকে এটা অ্যাড করে দেয় দেখেন এখানে কিন্তু লিঙ্কটা হয়ে গেছে লিঙ্কটা হয়ে গেছে কোথায় চলে যাবে এখানে এখানে একটা লিঙ্ক হয়ে গেছে কালো অন্য যে কোনো কালার হতে পারে এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক তৈরি করলাম এবার ধরেন যে একটা ইয়া করে দিলাম বেস্ট বেস্ট ধরেন এখানে দিলাম হচ্ছে একটা নিয়ে নাম দিয়ে দিলাম হচ্ছে একটা ছবি দিয়ে দিলাম আমাদের ওয়েবসাইটের যে কোনো একটা জিনিস দিতে পারি ধরেন আমাদের ইনস্টিটিউটের নাম দিয়ে দিলাম এটা হলো আমাদের এই ওয়েবসাইট না এটা অন্য ওয়েবসাইটে চলে যাবে ধরেন এই এইখানে আমি একটা নাম দিয়ে দিলাম ধরেন আমি দিয়ে দিলাম যে best best institute institute institute best digit best digital marketing best digital digital marketing institute okay আমি দিয়ে দিলাম বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট অথবা লিখতে পারো ভালো ইনস্টিটিউট দেখতে এখানে ক্লিক করুন যে কোনো একটা নাম দেয় এটাও আমি দেখেন আউটবং তৈরি করব দেখেন এখানে আমি চলে যাব হচ্ছে কি এগুলো সবগুলো অন করে দিই ব্যাপার না নো ফলো হবে কিনা স্পন্সর হবে কিনা ওকে এগুলো দিয়ে দিলাম আপাতত এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল এটাও আমি পেস্ট করে দিলাম তো এবার আমি আগে আপডেটটা করে ফেলি ওকে আপডেটটা করে ফেলি তো আপডেটটা হয়ে গেছে তো এবার আমি এখানে আসি প্রিভিউতে চলে যাই দেখি লিঙ্কগুলো কোথায় কোথায় নিয়ে যায় ওকে লিঙ্কগুলো আপডেট প্রিভিউতে ডেস্কটপ ওকে প্রিভিউ ট্যাব এখানে আমি চলে আসি ওকে এটা ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে আমাদের টাইটেল এটাও নিচে একটা টাইটেল হয়ে গেছে এটা ছোট করতে হবে এটা ডেসক্রিপশন ধরেন এখানে পড়তে আরও পড়তে এখানে যখন আমি ক্লিক করব তখন গজারিয়া ফ্রিলান্সিং আইটিতে কিন্তু নিয়ে যাইতেছে কিন্তু ওদের কিন্তু এটা পোস্ট না ঠিক আছে এটা হলে আমি একটা সার্ভিস লিঙ্ক তৈরি করে দিয়েছি আমি তো এই একটা এখানে কিন্তু কাজ হয়ে গেছে আবি দিছি বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট ওই জায়গায় নিয়ে যাবে দেখেন দুইটা কিন্তু একইভাবে তৈরি করলাম কিন্তু দুইটা কিন্তু আলাদা আলাদা জায়গায় কিন্তু নিয়ে যাইতেছে ওকে প্রবলেম কি আমাদের সাইটে কি কাজ করা বন্ধ হইলো নাকি দিস সাইট ওকে মেবি এই সাইট সাইটে কোনো প্রকার প্রবলেম হয়েছে আমাদের সাইটে যাইতেছে না ওকে এটা চলে গেছে আর কি ওকে মেবি ওইখানে সার্ভারের সমস্যা ওকে ব্যাপার না তো এইভাবে দুইটা সাইটে ডিফারেন্ট ডিফারেন্ট সাইটে ডিফারেন্ট ডিফারেন্ট সাইটগুলোতে নিয়ে চলে যাবে আপনাদেরকে তো এইভাবে মূলত এসিওগুলো করতে হয় আমার থেকে আপনারা ভালোভাবে এসিও করতে পারবেন এবার আসি দেখেন এটার ফিডব্যাকটা কীরকম হইলো এটা কি রাগ দেখাইতেছে এখনো নাকি না এটা স্মাইল মুডি আছে তো এবার আমরা যদি ইয়া করে দেই এখান থেকে দেখি অ্যানালাইটিক্স অ্যাড রিলেটেড ওকে এটা রিলেটেড যদি আমরা কোনো কিওয়ার্ড এখানে দিতে চাই এটা প্রিমিয়াম ইয়া লাগবে আর কি তো ওকে ব্যাপার না এটা একটু পরে দেখতেছি তো এখানে আরও কিছু আছে তো আমাদের এখানে দেখেন পাশ দিয়ে এই সাইডে যদি আমরা দেখি কি কি আছে পোস্ট পোস্টের এখানে যদি ক্লিক করি এটা ওকে আছে ঠিক আছে এটা গুড আছে এটা ওকে আছে চলবে আমাদের এটা কিন্তু বুঝাই দিতেছে আর কি ইমপ্রুভ আরও ইমপ্রুভ করা যাবে এখান থেকে এই যে এখানে কিছু ট্যাগ আছে এই ট্যাগগুলো আপনার পোস্টের যে ট্যাগগুলো আছে বা কিওয়ার্ডগুলো আছে এইগুলো দিয়ে দিবেন সার্চ ট্যাগগুলো ফিউচার ইমেজ স্টাইলে দিতে পারেন আর অনেক কিছু আছে এখানে আপনারা এইভাবে মোটামুটি বেসিক লেভেলের ইয়া করে ফেলতে পারবেন দেখেন শুধু এখানে একটা সমস্যা দেখাচ্ছে এটা কি ওয়ার্ড ইন ওকে শর্টটা ম্যাক্সিমাম পঁচিশ ওয়ার্ডে থাকতে হবে এরকম বোঝাইতেছে কিউ আমাদের ওয়ার্ড সংখ্যা বেশি হয়ে গেছে ওকে বেশি ওয়ার্ড হয়ে গেছে ব্যাপার না থাক এরকমই থাক দেখি তো এইভাবে মূলত এসিএগুলো করতে হবে এটা গেলো একটা পোস্ট ধরেন আমার একটা পোস্ট এসিএ করা শেষ আপনাকে ওইভাবে দিতে হবে যদি কোনো বায়ার আসে তখন এর এখানে অনেক ধরনের পোস্ট থাকবে অনেক পোস্ট থাকবে একটা একটা করে যায় যায় এভাবে এডিট করে করে যায় যায় আপনাকে কী করতে হবে এসিওগুলো করতে হবে ঠিক আছে এভাবে এসিওগুলো করতে হবে ওকে এগুলো ওকে দেখাইতেছে যদি এখানে লাল চিহ্ন দেখাইতো ওকে না দেখাইতো তাহলে আপনাকে এসিও ভালোভাবে করতে হতো নয় কিন্তু আপনার সাইটটা কাজে দিত না তো যাই হোক আমাদের কিন্তু একটা এসিও একটা পোস্ট এসিও হয়ে গেল মোটামুটি এটা চাইলে আমরা শর্ট করলে আরও ভালোভাবে ইয়া করা যাবে দেখি তো শর্ট করা যায় কিনা না যেরকম আছে এরকমই থাক ভাল লাগবে না তো এইভাবে যখন আমাদের এই পোস্টটা কোনো জায়গায় গুগলের কোনো জায়গায় শো আপ হবে বা শো হবে তখন কিন্তু এসিওর যে ইয়াটা আছে এরকমভাবে দেখাবে খুব সুন্দরভাবে দেখাবে যে এটা কি কীভাবে এসিও করছি গুগলের সার্চ রেজাল্টে এই যেরকম দেখাবে এই যেরকম ইমেজ দেখাবে না যদিও এরকম দেখাবে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং করে আয় করুন যখনই ডিজিটাল মার্কেটিং কি এই কথাটা লিখবে তখনই আমাদের এটা শো করবে খুবই এসিও ফ্রেন্ডলি e হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে কাজগুলো করতে হবে এবার গেলো আমাদের একটা পোস্ট ঠিক আছে এবার যদি আপনি পেজগুলো করতে চান সেম একইভাবে সেম একইভাবে আপনাকে কাজগুলো করতে হবে যে আপনার এই পেজটা গুগলের কাছে কেমনভাবে শো আপ মানে শো হবে ওকে এলিমেন্টর দিয়ে কাজ করবেন তো সেটাও আপনাকে এখান থেকে করে দিতে হবে তো আমি আশা করি আপনারা এই কাজগুলো করতে পারবেন আপাতত আমি আপনাদেরকে প্রিমিয়াম ইটা দিয়ে দেখাই দিই ওকে আমাদের ইয়া লাগবে না এলিমেন্টর দিয়ে কাজ করলে তো হবে না ওকে প্রোডাক্টগুলো করতে গেলে হইতো ওকে টাইটেল দিতে পারে অ্যাবাউট আস এখানে কীরকমভাবে শো করতেছে এগুলো আপনি দেখতে হবে এভাবে দেখে দেখে আপনাকে কাজগুলো করতে হবে এখানে কোনো কিছুই ঠিক নাই ঠিক আছে দেখেন কোনো কিছুই ঠিক নাই এগুলো সেমভাবে করতে হবে তো যাই হোক আশা করি করতে পারবেন সমস্যা নাই তো এবার আসি আমি একটা প্লাগ দিয়ে আমি প্রিমিয়াম প্লাগ ইনটা কীভাবে ইনস্টল করতে হয় সেটা দেখাই তো এখানে ডিঅ্যাক্টিভ করে দেই ডিঅ্যাক্টিভ এটা ডিলেট করে দিই ওয়েস্ট প্লাগ ইনটা ওকে এইখান থেকে আমি অ্যাড এ নিউ এখানে ক্লিক করি আপলোড এতদিন তো এখানে সার্চ করছি ঠিক আছে এবার আপলোড করি যদি কোনো প্রিমিয়াম কোনো কিছু থাকে এখান থেকে আপলোড করতে পারবেন তো এখান থেকে আমাদের সফটওয়্যারটা নামাইছি ঠিক আছে ওই প্লাগ ইনটা আমরা নামাইছি আপনাদেরকে দিয়ে দিছি সবগুলো ফাইল এটা আমি এখান থেকে ইনস্টল করে দিব অথবা আপনারা ডাইরেক্ট ওইখান থেকে ড্রপ ডাউন করে এখানে এনে দিতে পারবেন তো দেখি ইনস্টল হয় কিনা যদি এটা অনেক আগেকার কেনা বাসন অনেক পুরাতন আপলোড হচ্ছে যাক মাসাল্লাহ আপলোড হয়ে গেছে go to plugin installer okay এখানে ক্লিক করছি আমাদের প্লাগ ইনটা মনে হয় ইনস্টল হয়ে গেছে ওকে কই গেল হয় নাই আবার যাইতে হবে ওকে আমি আবার করি এই কারো কি আমার কথা বুঝতে কোনো সমস্যা হইতেছে হ্যালো আর পেজ নিয়ে পেজ নিয়ে সমস্যা পেজ নিয়ে কোনো সমস্যা নাই ঠিক আছে পেজ পেজ যে ডেভেলপার করে ওই ডেভেলপাররাই মূলত পেজগুলো ইয়া করে দেয় এসিও করে দেয় বেসিক জাস্ট একটু চেঞ্জ করলে হয়ে যায় আর সমস্যা নাই যখন এগুলো কাজ করবেন লাইভ ক্লাসে যখন কাজ পাবেন কাজটা করতে গেলে তো প্রবলেমে পড়বেন তখন আমি আপনাদেরকে হেল্প করব সমস্যা নাই কাজ করার সময় go to plugin install আমি তো সেটাই করতেছি ওকে একটা কাজ করি এটা মেবি হইতেছে না আগে ইনস্টল করতে বলতেছে তারপরে কোনো অ্যাক্টিভ করতে বলতেছে এরকম কিছু একটা আমার কাছে এটা না হলে আমার নিজের একটা আছে ওইটা ইউজ করবো সমস্যা নাই এটা তো আমি এইভাবে রেখে দিছি এবার আমি আবার ইয়া করে আপলোড করি দেখি এবার হয় কিনা